হ্যালো আমি Rafid Hossain security specialist of Rafusoft আজকের এই ভিডিওটা হচ্ছে কোবরা এটিটি সম্পর্কে কোবরা এটিটি হচ্ছে অ্যাডভান্স থ্রেড ডিফেন্স যেটা কিনা ব্রাউজারকে সিকিউরিটি দিতে সক্ষম হয় আমরা ইন্টারনেট ব্রাউজিং করি ব্রাউজার দ্বারা এই ব্রাউজারগুলি এক একটা এক এক রকমের বৈশিষ্ট্য থাকে যেমন ক্রোমে ব্যবহার হয় ক্রোমিয়াম ইঞ্জিন ফায়ারফক্সের মজিলা ইঞ্জিন এই ব্রাউজারগুলো দিয়ে যখন আমরা ইন্টারনেট ব্রাউজ করি তো কিছু কুকিজ ওই সার্ভার থেকে ডাউনলোড হয়ে আমাদের পিসিতে সেভ হয় আবার অনেক সময় আমরা অনেক প্রতারণা ফিশিং সাইট এর মধ্যে অনেক ধরনের ফিশিং সাইট আছে যেগুলো ব্রাউজার ওগুলোকে বন্ধ করার আগেই দেখা যায় যে একটা বিশাল সংখ্যক ইউনিট এই ট্র্যাপের মধ্যে পড়ে যায় এটা অনেক বড় একটা ভয়ঙ্কর বিষয় হ্যাকাররা এখন অনেক ডেভেলপড এবং তারা অনেক টেকনোলজিপূর্ণ তারা অলওয়েজ চিন্তা করে যে কিভাবে আমরা মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের ডেটা চুরি করব আমাদের এখন প্রতিনিয়ত ইন্টারনেটের উপর নির্ভরশীল হতে হচ্ছে like emails Facebook social media সব কিছুই এখন আমরা ব্রাউজারের মধ্যে করে থাকি এই পলিসিটাকে ব্রেক করে কিছু হ্যাকার পাইথনের বাগ বের করে কিছু প্রোডাক্ট ডেভেলপ করে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমাদের কম্পিউটার থেকে ক্যাপচার করে নেয় এবং নিয়ে তারা তাদের কোনো না কোনো একটা কাজে ব্যবহার করে এভাবে বিভিন্ন দেশে হ্যাকাররা তারা ফিশিং অ্যাটাক চালিয়ে এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে আমাদের কাছ থেকে ডেটা চুরি করছে যেখানে আমরা কিছুই বলতে পারবো না যে এটা কখন হচ্ছে তাই আজই আমরা কোবরা অনলাইন সিকিউরিটি এডিটি ইনস্টল দিয়ে ফেলি এবং আপনার যে কোনো সমস্যা ব্রাউজিং সিকিউরিটি নিয়ে এবং সাইবার সিকিউরিটি নিয়ে কমেন্টস দিন এটাই আশা করছি ধন্যবাদ